نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام صدق الله مولانا العظيم শ্রী দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম শান্তির ধর্ম হওয়ার কারণেই আজ পৃথিবীতে Napoleon Bonaparte Muhammad Ali Clay এবং এর সাথে সাথে অসংখ্য এমন মানুষ যা ইসলামের শান্তির স্পর্শ দেখতে পেয়ে তারা কালিমাপুরে মুসলমান হয়েছেন সত্যিকার অর্থে ইসলামের ভেতরে একজন ব্যক্তিকে পরিপূর্ণ প্রবেশ করতে হবে পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবাহানা হাত তারা বলছেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ সুবহান হুয়া তালা বলছেন হে ইমানদার ব্যক্তিবর্গ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের অনুকরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু একজন ব্যক্তি শুধু ইসলামের সমর্থক হলেই চলবে না বরং পরিপূর্ণভাবে ইসলামের শতভাগ তার ভিতরে সেই ইসলামের সকল আদর্শ তার ভিতরে থাকতে হবে আমরা দেখেছি যে ইসলামের মধ্যে অশান্তি যারা করেছে এই ফিতনাটাকে এটি হত্যার চেয়েও আর জঘন্যতম বলা হয়েছে পবিত্র কোরআন মজিদ আল্লাহ ফকরব্বুল আলমিনের সাদ করেন আল তো আসাধ্য মিনাল কাতাল আবার এটিও বলা হয়েছে আল তো আকবর মিনাল কাতাল তার মানে ফিতনা সৃষ্টি করা মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করা এটি হলো মানুষকে হত্যার চেয়েও আরও মারাত্মক ধরনের অপরাধ পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন ওলা তুফসিদু ফিল আরুদে বাদা ইসলাহেহা খবরদার এই জমিনের মধ্যে শান্তি যেখানে বিরাজ করছে তোমরা সেখানে অশান্তি সৃষ্টি করো না আমরা দেখেছি যে দেশের কিছু আলিম ওলামা যারা অতিশয় শ্রদ্ধাভাজন তারা জ্বালাও পড়াও সহ বিভিন্ন ধরনের রাস্তায় প্রতিরোধ তারা সৃষ্টি করেছেন আমরা দেখেছি গত ছাব্বিশে মার্চ সেই ব্রাহ্মণবাড়িয়ায় সেখানে ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হলো সরকারি অফিসগুলো সেখানে আগুন লাগানো হলো থানায় আগুন দেওয়া হয়েছে শুধু এই নয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যারা করেন তাদের বাড়িতে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে ইসলাম কি কখনো এটাকে সমর্থন করে আমরা দেখেছি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সরকারি অফিসগুলো কি অপরাধ করেছে তাকে জ্বালাতে হবে থানা কি অপরাধ করলো ইসলাম কখনো এই ধরনের জ্বালাও পড়াও সহিংসতা বর্বরতা এবং নিষ্ঠুরতা এবং উগ্রতা কোনোটাকে ইসলাম কখনোই সমর্থন করে না আমরা দেখেছি যে ওই সময় কেউ কেউ বলে উঠেছেন মাইকের হরেন আওয়াজ এসেছে হাইয়া আলাল জিহাদ জেহাদের দিকে আসুন তাহলে এই যে জেহাদের দিকে আমন্ত্রণ জানানো হলো বাংলাদেশের কি এমন কোনো স্থান আছে যেখানে জেহাদের ডাক দেওয়া যায় নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেখানে আজান শোনা যাবে সেখানে কোনো জেহাদের ডাক নেই বাংলাদেশের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ তার উপরে মসজিদ প্রতিটি মসজিদে আজান হচ্ছে আমরা নামাজ পড়তে পারছি অতএব যেখানে নামাজ আছে আজান আছে সেখানে কি জেহাদের ডাক দেয়া যায় আমরা লক্ষ্য করেছি যে রাস্তা অবরোধ করে সেখানে ছোট ছোট শিশুদেরকে সনামনি যারা যারা ঘর থেকে তাদেরকে লেখাপড়া লেখাপড়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল যারা এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমানত অথচ তারা কি করলেন রাস্তার মধ্যে তাদের সেই টেবিল বসিয়ে দিয়ে তারা ওই বাচ্চাদেরকে রাস্তার মাঝখানে তারা কোরআন দিয়ে সেখানে তাদেরকে বসিয়ে দিয়ে পড়ার ব্যবস্থা করলেন রাস্তা অবরোধ করার এক অভিনব পদ্ধতি কোরআন দিয়ে এটা তো ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম বলে কারো ক্ষতি তুমি করবে না আল মুসলিম মান সালেম আল মুসলিম মিল্লিসানি ওয়াদি মুসলমান তাকে বলে যার হাত এবং যার কথা দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায় অথচ যে গাড়িগুলো পোড়ানো হলো পথ অবরুদ্ধ করা হলো সে গাড়িগুলো যাদের তাদের কাছে কি জবাব আছে এই জন্য আমি শ্রদ্ধাভাজন ওলামা ইকলাম সারা দেশের সকল মানুষের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে হেফাজতে ইসলাম ব্রাহ্মণ বাড়িয়ায় যে কাজটি করেছে এবং সারা দেশের মধ্যে যেটি এটি আমার দৃষ্টিতে কখনো এটা উচিত হয়নি এবং সেটি একটি বর্বরতার ছাড়া আর অন্য কিছু বলার সুযোগ নেই